আল্লাহর দরবারে ওই সময়ের আমল কবুল হবে যেই সময়ের আমলটা হবে ভালো আমল বেশি আমল না ভালো আমল আল্লাহর একজন আবেদ ইবাদতকারী বান্দা পাঁচশত বছর ইবাদত করেছে আল্লাহর নবী বলেন কেয়ামতের ময়দানে তাকে হাজির করে আল্লাহ বলবেন তুমি জান্নাত চাও বলবে হ্যাঁ চাই কিসের বিনিময় বলে পাঁচশো বছরের এবাদাতের বিনিময় আল্লাহ বলবেন ফিরিস্টা এই বান্দাকে ধরে একটু সামন দিকে নিয়ে যাও কিছু দূর নেওয়ার পর দেখবে গরম বাতাস শরীরে লাগতেছে কলিজা ছটপাট করে পানির পিপাসা আল্লাহর বান্দা আবে চিল্লায় বলবে পানি দাও পানি দাও একজন ফিরিস্তা পানি নিয়ে বলবে নাও পানি নাও বলে দাও বলে এমনি দিব না বিনিময়ে দিতে হবে বলে এক গ্লাস পানির বিনিময়ে কি চাও ফেরেস্তা বলবে এক গ্লাস পানির বিনিময়ে আমার পাঁচশো বছরের বাদাব আল্লাহর বান্দা বলবে আমার পাঁচশত বছরের বাদাব নিয়ে যাও পাঁচশো বছরের এবাদাত দিলাম তুমি আমাকে পানি দাও আল্লাহর বান্দা এক গ্লাস পানি পান করার পরে পিপাসা নিবারণ হয় না আবার বলবে পানি দাও ফেরেস্তা বলবে আরো এবাদাত দাও বলে এবাদাত নাই পানিও নাই আল্লাহর বান্দা সে দায় পরে কাঁদবেন হে আল্লাহ তুমি আমাকে দয়া করে মাফ করে দাও কারণ এক গেলাস পানির দাম যদি পাঁচশো বছরের এবাদাত হয় দুনিয়াতে কত হাজার গেলাস পানি আমি পান করছি এর মূল্য আমি কিভাবে দিব ও আল্লাহ আমার এবাদাত দিয়া জান্নাত আমি পাব না তোমার রহমতে দ্বারা আমি জান্নাতে যেতে চাই আল্লাহ তখন বলবে যা যা আমি আল্লাহর রহমত দিয়েই তোরে জান্নাত দিয়া দিলা ইয়া এলাহি तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर বেশি আমল না ভালো আমল আরো জোরে বলেন ভালো আমল তো চিনি না কোন দিনের আমল ভালো রহমাতুল্লিল আলমিনের একজন সাহাবি মুআযিবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করে বলেছেন আল্লাহ দরবারে ওই আমলটা ভালো বলে কবুল হয়ে যাবে যেই আমলের মধ্যে চারটা গুণ পাওয়া যাবে কয়টা গুণ চার গুণওয়ালা আমল ভালো যে আমলের মধ্যে চার গুণ পাওয়া যাবে না এটা ভালো বলে আল্লাহর দরবারে কবুল হবে না যে আমলের মধ্যে চার গুণ পাওয়া যাবে ওই আমলটা আল্লাহর দরবারে ভালো বলে কবুল হয়ে যাবে আল্লাহর নবীর সাহাবি মুহাজিবিনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর দরবারে বেশি আমল কবুল হবে না ভালো আমল কবুল হবে আর ওই ভালো আমলের জন্য চার গুণ লাগবে না হয় ভালো বলে কবুল হবে না ভালো আমলের জন্য কতটা গুণ এই চার গুণের কথা কি বলবো থাকবেন না চলে যাবেন সবাই থাকতে চান কতক্ষণ হ্যাঁ সারা রাত তো হবেই না এতটুকু নিয়ত করেন মোনাজাত পর্যন্ত এতটুকু বলা যায় না মোনাজাতের আগে যাবেন দেখি তো আপনারা কারা কারা চলে যাবেন মাশা আল্লাহ ফাঁকে ফাঁকে কেউ অজান্তে হাত তুলেছে এরে আল্লাহর গোলাম আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করে নেন বলেন আমি আল্লাহ পাক আমাদের প্রত্যেকের সিনার মধ্যে হেদায়তের নূর দান করেন বলেন আমিন আরো জোরে বলেন বেশি আমল না ভালো আমল এই যুবক ডিস্টার্ব করিস না এই বেড়া নিজের নিয়ে চিন্তা কর কে কি করো চিন্তা করিস না ওইদিকে ঢুকলে আবার ভেজাল হ্যাঁ বয়ান হবে কোরআন হাদিসের এখানে চিল্লানো কেন লাফালাফি কেন হ্যাঁ বলে ওই বেচারা লাভ দেয় তুই থামাইতে পারো না আর তোকে যদি আমি জিজ্ঞাসা করি তুই লাভ দেও না কেন ওর মধ্যে কি লাভ দিল আর তুই দেও না কেন ওরে থামায় ধরে রাখা যায় না আর তোমার ভিতরে লাভ আইয়ে না কারণ কি ইন্নামাল وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ إِكَلَامِ زِنْدَ قُرْآنِ حَكِيمٍ হেকমতে কাদিম ইচ্ছা করে যদি এমন কেউ চিৎকার দেয় লাভ দেয় কবিরা গুনা সাত হাজার বছর জাহান্নাম আর আল্লাহর মোহাব্বতে যদি অনিচ্ছায় বান্দা যদি কন্ট্রোল করতে না পারে আল্লাহর দরবারে তার মর্যাদা অনেক গুণ বেড়ে যাবে ইচ্ছা করে দিলে সাত হাজার বছর জাহান্নাম কবিরা গুনা এরে আল্লাহর গোলাম মুমিনের পরিচয় তাদের সামনে যখন আল্লাহর জিকির করবে তাদের কলমের মধ্যে ঝালঝালা শুরু হয়ে যাবে মুমিনের পরিচয় যখন আল্লাহ কোরআনের আয়াত তেলাওয়াত করবে তাদের ইমানটা তাজা হয়ে যাবে কেমন তাজা ইমান যার ইমানের পাওয়ার যত বেশি তার ভেতরের হালাত তত বেশি এরে নবীর উম্মতের দল কেউ কন্ট্রোল করতে পারে আবার কেউ কন্ট্রোল করতে পারে না আল্লাহ সবাইকে এই হালাত দান করেন এবং কন্ট্রোল করার তৌফিকও দান করেন বলেন আমিন বেশি আমল না ভালো আমল ভালো আমলের জন্য কয় গুণ এক নাম্বার গুণের নাম এলিম এক নাম্বার গুণের নাম এক নাম্বার গুণের নাম ইলিম কেমন বলে বান্দা তুমি যে আমল করবা তার এলেমও তোমার লাগবে নামাজ পড়া যেমন ফরজ নামাজের নিয়মটাও শিখা ফরজ একজনে নামাজ পড়তে দাঁড়ায় নবীর বড় আসে আছে না বড় আসে দাড়ি নেই টুপি নেই নবীর জন্য পাগল আছে না নাই এই বেচারা নামাজে দাঁড়াইয়া আল্লাহ আকবর আল্লাহ সাল্লাহ মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ ঠিক আছে তো হ্যাঁ সমস্যা কি নবীর মোহাব্বতে না পড়ছে এরে আল্লাহর বান্দা নামাজ পড়া যেমন ফরজ তার পদ্ধতি জানাটাও ফরজ এই জন্য যত আমুল করবা আমুলটার আগে তোমার এলেম দরকার এলিমেরা তো বা সওয়াব দাম আজকের এই কিশোরগঞ্জ স্টেডিয়াম ময়দানটা কানায় কানায় ভরপুর বসারও জায়গা নাই একেবারে দাঁড়ানেরও বলতে গেলে জায়গা নাই কারণটা কি এখানে টাকা দেওয়া হবে উটের গোস্ত খাওয়ানো হবে না না সমস্ত মানুষ একাকার হয়ে বসেছে বিছানাটাও বসার সম্মানজনক না কেউ যদি আপনাদের বিবাহে দাওয়াত দিয়া এমন বিছানা দেয় মোহাব্বতের কারণে জুতা গালে লাগবেনি কথা বলেন না কেন কিন্তু আপনারা যেখানে দীর্ঘ টাইম বসে আছেন কোনো কষ্ট বলেন কোনো কষ্ট নাই এত বিশাল একটা ময়দানে দুনিয়াওয়ালারা যদি একটা সমাবেশ করত কত র্যাব কত আর্মি কত পুলিশ কত বিডিআর সাথে কুত্তা কুত্তা লাগতো না আবার কারণ মানুষ যা না পারে কুত্তায় তা পারে কথা বলেন না কেন আবার কুকুর এমন একটা জাত মালিকের গোলামির মধ্যে পশুদের মধ্যে কুকুর সর্বশ্রেষ্ঠ আগানো কিতাবের মধ্যে আছে কুকুরের মধ্যে দশটা গুণ আছে যেগুলো আল্লাহওয়ালার মধ্যে থাকে কুকুর কম ঘুমায় আল্লাহওয়ালারাও কম ঘুমায় কুকুর মালিকের গোলামির জন্য পাগল আল্লাহর যারা অলি আল্লাহর যারা বন্ধু তারাও আল্লাহর গোলামির জন্য পাগ ভাইরা আমার অথচ এখানে কোনো পুলিশ কোনো কাবজাম আছে চিল্লা চিল্লি আছে এই যে বসে আছেন এত সামান্য বিছানার মধ্যে বসে আছেন কেউ দাঁড়ায় আছেন আমার অন্তর বলে যদি জিজ্ঞাস করা হয় কতক্ষণ থাকবেন আমার মনে হয় সবাই বলবে আমাদেরকে যদি কোরআনের বন্ধনে ফজর পর্যন্ত রাখা হয় আমরা যাব না এটা কার দয়া এই সব কিছুর মূলে আছে এলমে ওহি কোরআনের বরকত আমি হাফিজুর রহমান এরে বান্দার কোনো দাম নাই এত সম্মানের জায়গা আল্লাহ কেন বসাইলেন একমাত্র কারণ আল্লাহর কোরআন আর নবীজির আদর্শ এর নবীর উম্মতের দাল পায়গম্বরের সাহাবি হজরতে আলী আল্লাহর দরবারে শকর আদায় করেন উদয়ার মালিক সম্মানের চেয়ারে বসার জন্য দুইটা বুঝির একটা লাগে হয়তো শিক্ষাগত যোগ্যতা না হয় টাকা পয়সা সম্পদ দুনিয়াওয়ালারা সম্পদওয়ালাকে চেয়ার আগায় দেয় দুনিয়াওয়ালারা এলেমওয়ালা শিক্ষিত মানুষের সম্মানের চেয়ার আগায় দেয় হজরত আলী বলেন আল্লাহ দুই পুঁজির মধ্যে তুমি আমাদের এলেম দান করেছো আমরা শকর আদায় করি আমাদের তুমি টাকা পয়সা দান করো নাই রাজি না পিস মাতাল জব্বার ফিনা لنا علم وللعداء مال فإن الماء لا يفني عن قريب وإن العلم باق لا يزال علم رائع زاز كردن بحساب خلق رادادن جواب با صواب আল্লাহর নবীর সাহাবি হজরত আলী রদি আল্লাহ তালানু শকর আদায় করেন আল্লাহ তুমি আমাদেরকে এলেম দিয়েছ টাকা পয়সা মাল সম্পদ দাও নাই শকর আমরা এলেম পেয়ে খুশি টাকা পেয়ে খুশি না কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না এলিমওয়ালার এলেম সিনায় ঢুকবে কখনো বিদায় হবে না নাম্বার আমরা এলেম পেয়ে খুশি টাকা পেয়ে খুশি না কারণ টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে যত বাড়ে তত বন্ধু বাড়ে কথা ঠিক নি তিন নম্বর কারণ টাকাওয়ালার যত বয়স বাড়ে সকলের তার প্রতি ঘৃণা বাড়ে এলেমওয়ালার যত বয়স বাড়ে সবার তার প্রতি মোহাব্বত বাড়ে হজরতের জুতা টানার জন্য কত বড় বড় আলেমরা লাইনে দাঁড়ায় থাকে বরকত এটা হাটাজারির বরকত না এটা ইলিমের বরকত হাটাজারির হুজুর হেলিকপ্টারে চড়ে চরমনার হুজুর চলে আল্লাহর বান্দারা কোরআনওয়ালারা হেলিকপ্টারে চলে এটা মুসলমানের জন্য বড় গৌরব হাফিজুর রহমানের বাবা চোদ্দ গোষ্ঠীরে বিক্রি করলে হেলিকপ্টারের ভাড়া হবে না এরপরও আল্লাহ কেন তারে উঠাইছে হাফিজুর রহমানের এটা ব্যক্তিগত মাস্তানি না আল্লাহর কোরআন এত সম্মানের জায়গা নবীর উম্মা তুমি তো টের পাও নাই মুসলমান তোমার জন্য গৌরা তুমি করবা প্রশংসা তুমি দাও গালি এরে মুসলমান ভাই নবীর উম্মতের দল হাফিজুর রহমান রে তেরো বার গালি দিয়েছ বলো মুসলমান হিসাবে কয়বার হেদায়াতের দোয়া করেছ এই মুনাফে তেরো বার গালি দেওয়ার সুযোগ পেয়েছ হাফিজুর রহমানের জন্য মুসলমান হিসাবে একবারও কি দোয়া করেছ রে মুনাফেক গালি দেওয়ার সুযোগ পাইলি দোয়া করার সুযোগ পাইলি না ও আল্লাহ হাফিজুর রহমানের দ্বারা ইসলামের তেমন ক্ষতি হয় না বরং উপকার তুমি তারে হেদায়তের দরজায় কবুল করো এলেম আমলে বরকত দান করো দুই একটা ভুল থাকলে কাছে ডাইকা ধরায় দিতে হাফিজ ভাই তোমার মধ্যে এই ভুলটা আছে তুমি এটা সংশোধন হয়ে যাও তেরো বার গালি দেওয়ার সুযোগ পাইলা ভুলটা ধরাইয়া দেওয়া আর দোয়া করার সুযোগ পাইলা না রে মোনাফেক ভাই বড় দুঃখ আল্লাহ হেদায়াত দান করুন আরো জোরে বলেন বেশি আমল না ভালো আমল ভালো আমলের জন্য কয় গুণ এক নাম্বার গুণের নাম এলেম এই এলেম পাওয়া যাবে দুই রাস্তা কয় রাস্তা এক নম্বরে রেজাউল্লাহ দুই নাম্বারে কিতাবুল্লাহ এলেম অন্বেষণ করার রাস্তা দুইটা এক নম্বরে ব্যক্তি দুই নম্বরে কিতাব ওস্তাদ ছাড়া শিখা যাবে কিতাব তাহলে ওস্তাদ লাগবে নি ইমাম লাগবে নি মুরব্বী লাগবে নি যারা বলে আমরা ব্যক্তি মানি কিতাব মানি না তারা গমরা যারা বলে আমরা কিতাব মানি ব্যক্তি মানি না তারাও গমরা এরে নবীর উম্মতির দল কিতাব বুঝার জন্য ওস্তাদ দরকার ইমাম দরকার মুরব্বী দরকার এর আল্লাহর নবী দুনিয়াতে আসার আগের মুহূর্ত মক্কার মানুষ বড় খারাপ কারণটা কি একমাত্র কারণ তাদের মুরব্বী ছিল না ভাইরা আমার এই আইলেম অর্জন করার রাস্তা দুইটা ব্যক্তি আর কিতাব ভালো আমলের জন্য চার গুণের এক নাম্বার গুণের নাম এলিম এই এলেম পাওয়ার রাস্তা দুইটা উস্তাদার কিতাব ব্যক্তি আর কিতাব এরে নবীর উম্মতের দল যারা আজকে আমাদের গালি দেয়ার বলে আমরা ব্যক্তির পূজা করি ব্যক্তির পূজা করি আমি শুরুতেই বলেছি যদি মনে করো আমি হাফিজুর রহমান তথা আমার মুরব্বী সহ আমরা মাঝহাব মানি আমরা আবু হানিফারে মানি আমরা পীর মানি আমাদের মানার স্কেল হলো আমরা ইমাম আবু হানিফা সহ কোনো মুরব্বী কোনো ইমাম কোনো আলেমকে মানি ততক্ষণ ওই আলেম ওই মুরব্বী নবীর সহি তরিকায় চলবে যতক্ষণ ভেজাল আছে কোন বরং ব্যক্তির পূজা আমরা করি না বরং যারা বলে তারা ব্যক্তির পূজা করে আমরা ভালো করে চিনি তুমি কোন দরবারের কুতুবে আলম আমরা ভালো করে চিনি আমাদের ব্যক্তিদের বিরুদ্ধে বললে কিচ্ছু বলি না গালি দেই না তোমাদের ব্যক্তির নাম লইলেই চান্দি গরম নাম লইলেই চান্দি গরম কথা ঠিক নি ভাইরা আমার আল্লাহর কাছে হেদায়তের দোয়া করা ছাড়া কোনো পথ নাই ভালো আমলের জন্য চার গুণের এক নাম্বার গুণের নাম এলেম দুই নাম্বার গুণের নাম বিশুদ্ধ নিয়াত বলেন দুই নাম্বার গুণের নাম শুধু নিয়াত না বিশুদ্ধ সহি নিয়াত নিয়াত যত ভালো ফলাফল তত ইন্নামাল আমালু বিন বিনিয়াত আমলের ফলাফল হবে নিয়তের বরকতের উপরে নিয়ত ভালো ফলাফল ভালো নিজাতুল মুমিন মিন আমালি মুমিনের ভালো নিয়াত আমল থেকেও বড় দাম আর এই নিয়তের সম্পর্ক দিলের সাথে কলবের সাথে ঠোঁটের সাথে না বলেন নিয়তের সম্পর্ক ঠোঁটে না কলবে তাহলে ইমামের কেন কন হুজুর বাংলা নিয়তটা কন না কেন নাওয়াইতুয়ান বলেন না কেন আপনাদের নিয়তের সম্পর্ক দিলের সাথে কোনো ঠোঁটের সাথে না অতএব দিলের নিয়ত যথেষ্ট ঠোঁটে বলার কোনো প্রয়োজন নাই এরে নবীর উম্মতের দল এই বিশুদ্ধ নিয়ত আমল ভালোর জন্য নিয়তটা শুদ্ধ করা লাগবে এখানে যারা আসছেন যদি নিয়ত ভালো থাকে আল্লাহ কবুল করলে হতে পারে এই মজলিস নাজাতের দরজা খুলে দিবে আর যদি নিয়তে কোনো ভেজাল হয় কান সুখ হবে দিলের কোনো খোরাক হবে না পায়ে হাত রেখে বলি রে যুব যদি কেউ পা দুটো আগায় দেয় আমি পায়ে হাত রেখে বলবো ভালো আমল করো আল্লাহর নবীর তরিকায় এলেম অর্জন করো কোরআন শিখো আল্লাহওয়ালাদের সঙ্গে সোহবতে যাও এরে নবীর উম্মতির দল নিয়তটা খালেস করো তিন নাম্বার ধৈর্য ধারণের মাধ্যমে এবাদাত করো চার নাম্বার সকল আমলের মূল পুঁজি হবে এখলাস লম্বা আলোচনা করার আমার সুযোগ নাই এরে নবীর উম্মতের দল এই চার গুণের মাধ্যমে আমলটা ভালো করো ধৈর্য ধারণ করো এখলাসের সাথে আমল করো আমল নামাজে দাঁড়ায় গেছো আল্লাহর মোহাব্বত নিয়ে যদি নামাজে দাঁড়াও তখন নামাজের ভিতরে দুনিয়াবি কোনো খেয়াল তোমার আসবে না মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বা না খানা খাইতে যদি আল্লাহর মোহাব্বতে বসো চার গুণ নিয়ে যদি খানা খাও তখন বান্দা তুমি দশদার খান সারা খানা খেতে পারবে না আল্লাহর মহাব্বত নিয়ে চার গুণা মল যদি করতে গিয়া ঘুমাও ডান কাতে ঘুমাইবা অজু করে ঘুমাইবা দরুদ শরীফ পরে ঘুমাইবা বাজে কোনো গান বাজনা দেখিয়া তুমি ঘুমাইবা না আল্লাহর কাছে তওবা করো বিগত জেন্দিগি তোমার গুনায় গুনায় চলে গেল আমার আমল নামার দিয়ে তাকায় দেখি আমিও বড় গুনাগার এরে আল্লাহর বান্দা যুবক আল্লাহর কাছে তৌফিক চাও রে মালিক আমি বড় দুর্বল তুমি যদি তৌফিক না দাও তওবা করতে পারবো না তুমি যদি তৌফিক না দাও তওবার উপরে চলতেও পারবো না ও আল্লাহ তুমি আমাকে তওবা করার তৌফিক দাও গলায় সুরি আসবে মরে যাব আর না নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না আলে মোলামাদের বিরোধিতা করব না নবীর আদর্শের বাহিরে কোনো কাজ করব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না আল্লাহর কাছে তৌফিক চাও আল্লাহ যদি তৌফিক দেয় হেদায়তের দরজা খুলে যাবে আর কপাল যদি পুরিয়া থাকে হাজার বয়ানের দ্বারাও তোমার হেদায়তের দরজা খুলবে না বয়ানের পরে রাস্তায় গিয়া বলবা বয়ানটা যাও ছিল কিন্তু অমুক জায়গা দিয়া বয়ানটা ভালো লাগলো না তুমি আমার বয়ান নিয়ে চিন্তা করবা তোমার আমলের চিন্তা তোমার দিলে একবারও আসবে না